স্বাগত এশিয়ান দেশ সংবাদে দর্শক সংবাদ জুড়ে আপনাদের সাথে আছে আমি সুবর্ণা গোলন্দাজ এবারে বিস্তারিত সংবাদ দেশ জুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে এশিয়ান টেলিভিশনের নবম বর্ষপূর্তি পালিত হয়েছে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন্দ গাইবান্ধার সাঘাটায় এশিয়ান টেলিভিশন নবম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা কেক কাটা ও বর্ণাঢ্য র্যালি বের করা হয় এতে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির উপজেলা নির্বাহী অফিসার সর্দার মুস্তাফা শাহিন সহ অনেকে